আমার দয়াল নবী বলেন সুম্মা ফরিদাত علي الصلاة خمسين صلاة كل يوم এরপরে আমার উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো আমার উপর কয়েকটা নামাজ ফরজ করা হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ করা হলো কুল্লায়াও এভরি ডে আমার নবীজি অনেক খুশি হলেন আল্লাহ রাবুল আলমিন উম্মতের জন্য মেয়েরাজের সবচেয়ে বড় হাদিয়া আসলা নামাজ কয়ক্ত পঞ্চাশ ভক্ত আমার নবী আল্লাহর কাছ থেকে পঞ্চাশ ভক্ত নামাজের হাদিয়া নিয়ে উপহার নিয়ে ফিরলেন ফারাজাতুনি আমার নবী বললেন আমি ফিরলাম ফামারাতু আলা মূসা আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়া আমি আসতেছিলাম ফাকালা মূসা আমাকে বলল বিমা উমিরতা শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন সকল নবীর সেরা নবী আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন আল্লাহ আমাকে আল্লাহ আপনাকে কি উপদেশ দিলেন আল্লাহ আপনাকে কি উপহার দিলেন আল্লাহর পক্ষ থেকে তুমি কি গিফট পেয়েছ নবীজি বললেন কুলতু উমিরতু বিখামসিনা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন আমি রাত এবং দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন এই কথা শোনার সাথে সাথে মুসা আলাই ইসলাম বললেন অল আপনার উম্মত দৈনিক পঞ্চাশ রক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহর কসম মোসা বলেন কদা কবলাকা আপনার পূর্বে আমার উম্মতকে আমি পরীক্ষা করেছি নিরীক্ষা করেছি আমার উম্মত আপনার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী ছিল তারা শারীরিকভাবে দৈহিক অবয়ব এবং শক্তি এবং তাদের হায়াতের দিক দিয়ে আমার উন্মত আপনার উন্মতের চেয়ে অনেক সরস আমার উন্মত অনেক শক্তিশালী ছিল আমি আমার উন্মতকে পরীক্ষা করেছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি দিনের পর দিন মেহনত করেছি দিনের দাওয়াত দিয়েছি মানুষকে বারবার বুঝিয়েছি ধর্ম পালন করাতে পারি নাই তাদেরকে ধর্ম মতো আমি চালাতে পারি নাই অনেক কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি নিজের জীবন ফানা করেছি উন্মতের পিছনে আমি পারি নাই আপনি তো পারবেন না আপনার উন্মত দুর্বল আপনি আপনার রবের কাছে ফিরে যান ফাসালহু আল্লাহকে একটু অনুরোধ করে বলেন পঞ্চাশ বক্ত থেকে আরো কিছু বক্ত কমিয়ে দিতে আল্লাহর কাছে দিয়ে দরখাস্ত করুন ফরিয়াদ করুন লিউম্মাতিকা আপনার উন্মতের জন্য বড় দয়া হবে উন্মতের জন্য বড় সহজ হবে নবীজি বললেন ফারাজাতু আল্লাহর কাছে ফিরে গেলাম আল্লাহকে বললাম বাবু আমার উন্মতের জন্য কষ্ট হয়ে যাবে পঞ্চাশ ভক্ত নামাজ তার আদায় করতে পারবে না আমার উম্মত দুর্বল তারা ভাবে দুর্বল তারা শারীরিক শক্তি অবয়ব গঠন সব দিক দিয়ে তারা দুর্বল উম্মতের জন্য নামাজ কমায়া দেন আমার রাসুল বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আমার উম্মতের উপর দয়া করে দশ ভক্ত নামাজ কমায় দিয়া চল্লিশ ভক্ত করে দিলেন কয়ক্ত করে দিলেন চল্লিশ ভক্ত করে দিলেন আমার নবী খুশি হলেন এখন চল্লিশ ভক্ত হয়ে গেল দশ ভক্ত কমে গেল এবার সুসংবাদটি শোনাতে গেল মশার কাছে আমার নবী মশাকে সুসংবাদ শোনালেন মোসারে তোমার পরামর্শ আমার খুবই কাজে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন দশ ভক্ত নামাজ কমায় দিয়েছে হজরত মোসা আলহ সালাম এই সুসংবাদ শুনে আবার বললেন আমার উম্মত পারবে না চল্লিশ ভক্ত পারবে না আমার উম্মত অল্প কয় ভক্ত নামাজ পারে নাই কিতাবের ভিতরে লেগেছে তাদের জন্য নামাজ ছিল দুই ভক্ত অথবা তিন ভক্ত তারা সেটাও ঠিক মতো আদায় করতে পারতো না চল্লিশ ভক্ত নামাজ কিভাবে আদায় করবে মোসা বললেন আপনি আপনার রবের কাছে আবার ফিরে যান প্রভুকে বলুন নামাজ আরো কমায় দিতে আমার নবী মোসার কথা শোনেন আবার আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করলেন মামু আমার উম্মত দুর্বল আমার উম্মত পারবে না দৈনিক চল্লিশ ভক্ত নামাজ আদায় করতে পারবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার দশ ভক্ত কমাই দিলেন এভাবে করতে করতে দশ ভক্ত দশ ভক্ত করে চল্লিশ ভক্ত নামাজ কমাই দিলেন অন্য আর এক হাদিসের ভিতরে পাঁচ রক্ত পাঁচ রক্ত করে নামাজ কমায় দিলেন যদি পাঁচ রক্ত পাঁচ রক্ত করে হয় আমার নবী আল্লাহ দরবারে উন্মতের জন্য সুপারিশ করতে করতে পাঁচ নং পঁয়তাল্লিশ নয়বার গিয়েছেন নয়বারে যাওয়ার পরে প্রতিবারে পাঁচ ভক্ত করে করে উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত থেকে নমাজ কমাইয়া পাঁচ ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যে হাদিস অনুযায়ী দশ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছে ওই হাদিস মতে হলেও চারবারে চার দশে চল্লিশ ওয়াক্ত আর পাঁচ পাঁচ নম্বরে গিয়ে আর পাঁচ ওয়াক্ত পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীর হাতের এখন নামাজ আছে পাঁচ রাখা এবার মুসার কাছে আসলো মুসা বড় এসে সোমবার তোমার পরামর্শ আমার খুবই কাজে লেগেছে তোমার পরামর্শ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য পাঁচ বক্ত নামাজ ফরজ করেছেন আমার উম্মতের জন্য বড়ই বড় হাদিয়া তারা দৈনিক পাঁচ বক্ত নামাজ আদায় করবেন দৈনিক পাঁচবার মেম্বরের মধ্যে আজানের ধ্বনি হবে পাঁচবার একামত হবে আমার উম্মত পাঁচবার উজু করবে আমার উম্মত দৈনিক পাঁচবার নামাজ আদায় করবে যদি নামাজ আদায় করে তাদের কোনো গুণা থাকবে না নফস শৈতান তাদের দুর্বল হয়ে যাবে শৈতান তাদেরকে গুমরা আর পরপ্রষ্ট করতে পারবে না হজরত মোসা আলাইহিস বললেন যা রসুল্লাহ আপনি পাঁচ নামাজ নিয়ে যায়েন না আপনার উম্মত পাঁচ নামাজ আদায় করতে পারবে না আপনার কবুর কাছে আবার ফিরে যান সেখান থেকে আরো কিছু নামাজ কমায় আনেন আমার উম্মত আপনার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী তারা তিন বক্ত নামাজ আদায় করতে পারত না তারা পাঁচ বক্ত নামাজ কিভাবে আদায় করবে আমার নবী বলেন মোসারে শুনে রেখো আল্লাহ দরবারে এক রেওয়ায়ত মতে নয়বার গেলাম আর এক রেওয়ায়তের বর্ণনা অনুযায়ী পাঁচবার গেলাম প্রতিবারে আল্লাহ রব্বুল আলমিন আমার কথা অনুযায়ী নামাজ কমায় দিলেন এবার আমার কাছে লজ্জা হচ্ছে আমি পাঁচ বক্ত নামাজ পেয়ে আবার কিভাবে প্রভুর দরবারে নামাজ কমাতে যাব। আমার লজ্জাবোধ হচ্ছে আর কইবার যাব আল্লাহর কাছে আর কইবার ফরিয়াদ করব আল্লাহকে আর কত বিরক্ত করব আমার ভয় হচ্ছে প্রতিবারে পাঁচ ভক্ত অথবা দশ ভক্ত করে আল্লাহ রব্বুল আলমিন নামাজ মাফ করে দিয়েছেন এবার যদি যাই একসাথে যদি পাঁচ ভক্ত নামাজ যদি মাফ করে দেয় উম্মতের কাছে কালি হাতে ফিরিতে হবে